না সবাই যে যার মতো আনন্দে আছে আমার তো আনন্দ করা চলবে না আমাকে আনন্দ করা চলবে না এই বাসটা থেকে আমাকে নামতেই হবে সবাই মজা করুক আনন্দ করুক আমাকে আমার জায়গায় ফিরে যেতেই হবে তাড়াতাড়ি নামি এ বাস দাঁড়াও তো একটু চা খাবো কোথায় একটু চা পাই দাদা বোম্বে জায়গা দাদা দাদা বাহার জায়গা বলো না বলো ক্যা চা কোথাও পাচ্ছি না একটু চা খেলে ভালোই হয় কোথাও কিছু বুঝতে পারছি না কোথায় চা পাই এই তো এই তো ও বাবা লোকটাই নেই আমি পড়ে গেছি আমি ড্যামে পড়ে গেছি এই এই শোনো না এই বাঁচাও আমাকে এই আমি পড়ে গেছি না এই আমি তো পড়িনি আরে না না এই তো এই তো আমি জেগে আছি আমি পড়িনি ভাই আমি পড়িনি তাড়াতাড়ি জলটা থেকে পড়িনি কিন্তু আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি জলটা থেকে উঠতে হবে আর পারছি না জলটা থেকে উঠিনি আমি কি সাইকো ঘুরে ভাবে ঘাত পাড়ে মুছি আমি কি আমি কি সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছি আমি পারছি না আমার মাথায় চাপ আসছে উঠি কি ঠান্ডা জল ওই তো এটা ওই তো ট্রেনের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে একটা মনে ট্রেন আসছে একটা মনে ট্রেন আসছে চাপতেই হবে এই তো এই ট্রেনটা আমাকে চাপতেই হবে তাড়াতাড়ি চাপতেই হবে না দেখলেও হবে ভাই আগে চাপ চাপ চাপ চাপ চাপ বাহ বেশ ভালোই যাচ্ছে বেশ ভালোই যাচ্ছে শান্তি তাড়াতাড়ি তাড়াতাড়ি জায়গাটায় চলে যাই তাড়াতাড়ি জায়গাটায় গিয়ে আগে আগে থাকি আগে এটাকে আমার কী হচ্ছে ভাই টেন্টে এরকম হচ্ছে কেন ভাই টেন্টে এরকম হচ্ছে কেন আমার ভয় লাগছে ভাই তাড়াতাড়ি নাম ভাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি টেন্টে থেকে নেব না আমার খুব ভয় লাগছে ভাই তাড়াতাড়ি টেন্টে থেকে নাম তাড়াতাড়ি নাম নাম নাম নাম নাম কী হলো ট্রেনে ট্রেনের আগে ইয়েটা বেল্টে টান তাড়াতাড়ি বেল্টে টান বেল্টে টান ভালো করেছিস বেল্টে টেনে ভালো করেছিস নাহলে আর ট্রেনটা যেত না ভাই ট্রেনটা যেত না তুই মনে হচ্ছে আবার সেই ড্যামে ফিরে যাচ্ছিস ভাই আমার ভালো লাগছে না তুই মনে হচ্ছে আবার সেই ড্যামে ফিরে যাচ্ছে ওকে জিজ্ঞেস কর প্রভুদেবা যাবে নাকি ভাই তাড়াতাড়ি জিজ্ঞেস কর ভাই এই তো এই তো মনে এ আপ কাহা গয়া ভাই भाई साहब साहब जय हिंद साहब साहब बोले तो जय हिंद लेकिन मैं कहाँ आ गया बम्बई जाना था ये वापस क्या डम पे आ गया नहीं यार ये बास भी आ रहा है ये तो बास यही तो यही तो ये जाएगा क्या লাবণী লাবণী লাবণী লাবণী লাবণী লাবণী লাবণী ओ दादा ओ दादा बाहर जाबे दादा बॉम्बे जाएंगे दादा दादा दादा बॉम्बे जाएगा दादा दादा लाबोनी लाबोनी लाबोनी लाबोनी আবার কেন কোথায় যাবে আবার বৌদিকে নিয়ে এসছি এই কটা ছবি তুলে দাও এই যদি একবার তোমার লেগে যায় গায়ে আর বলো না কিন্তু আর বলো না ভালোবাসি একটা ছবি তুলে দাও যাও তো মারা ওদিকে যাও ওদিকে কথা বলে যাও যাও যাও এ ভাই দুটো ছবি তুলে দেবো ওদিকে দুটো ছবি তুলে দে কিন্তু আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে এত দূর পৌঁছে যাচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি আমি কি শেষ মেশে ড্যামে ফিরে যাচ্ছি আমার সেই damn I don't know how can I got for get it my all damn I want to fuck my Bombay but I can not go my for the go is the platform oh my God where can I invited so my God I নেজ I don't know. I don't know. How can I go my psychonesis? Oh oh my God আমি কি সত্যিকারের সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছি আমার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার কি এই তেত্রিশ হাজার ভোল্টে আমার মাথার পাগলায় ছবি উঠে যাবে আমি পাগল হয়ে যাচ্ছি দাদা ছবিটা কেমন লাগলো বাবা এইখানে মনে হচ্ছে সবাই আমাকে চিনে ফেলেছে সবাই কিন্তু আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আমার কিন্তু ঘুরে ঘুরে তাকাচ্ছে বাবাই বিশ্বনাথ তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যা ভাই তাড়াতাড়ি পালিয়ে যা আমি বুঝতে পারছি না তোকে কিন্তু সবাই চিনে ফেলেছে আবার মনে হচ্ছে তুই ট্রেনে চেপে পড়েছিস আমার মনে হচ্ছে তুই ট্রেনে চেপে পড়েছিস হ্যাঁ সেই গতিটা ভালোই মনে হচ্ছে তাড়াতাড়ি ট্রেন থেকে নাম ভাই তুই তাড়াতাড়ি ট্রেন থেকে নাম সবাই তোকে দেখে বলেছে অয়দা অয়দা অয়দা আসছে রে তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা আমার আর ভালো লাগছে না তাড়াতাড়ি ট্রেন থেকে নাম চ ভাই আবার ড্যামে ফিরে যাই ড্যামে ফিরে যাই বলছি শোন ড্যামে না ফিরলে ভালো লাগবে না ট্রেনের বিলটা খেয়েছি ए चाय लोगे ए चाय लोगे ए चाय ए ठंडी ठंडी चाय दादा मौसम बड़ी अच्छी है एक फोटो ले लो ना दादा एक फोटो दे दो ना दादा पानी फोटो खींचो ना दादा হ্যাঁ ট্রেনের মরশুমটা ভালোই আছে হ্যাঁ ট্রেনটা দাঁড় করালো কোন একটা বালচোদা সারা ট্রেনটাকে দাঁড় করে দিয়েছে গো হ্যাঁ এই ছাড়লো আবার ট্রেন ওদের জন্য চলো আরে বস বস ভাই নিজের জায়গায় সবাই বস ট্রেন্ডে যাচ্ছে ভাই থানে যাচ্ছে থানে দমদমে না ট্রেনটা আর যাবে না ট্রেনের নাকি লাইনটা ক্যান্সেল হয়ে গেছে আমার ভালো লাগছে না সেকেন্ড ক্লাসে চেপেছিলাম তাতেও মনে হচ্ছে ট্রেনের টিকিটটা ফালতু আমার হলো চলো ফ্লাইটে আমাকে ট্যুর করতে হবে আমাকে ফ্লাইটে ট্যুর করতে হবে তাড়াতাড়ি ব্যাগটা গোছাই ব্যাগটা গোছাই আর এইদিকে গান্ধীজির পটে হাত দিই আর এইদিকে রওনা দিই কোথা থেকে একটা আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছি যেন ও মাই গড আবার সেই একটা আওয়াজ এটা এটা এটা এটা এটা এটা কি ভাই ভাই ভাই আমরা কি আমার বাসে চলে এসেছি ও মাই গড সেই ফকনেস is the noise is the very bad and the cloud and now নাই my dream is flight it বোঝে oh my God I am very psychotic this is one psychotic person movie এই মুভিটি পুরোপুরি নিজস্ব সতর্কতায় দেখার জন্য অনুরোধ করা হইল এটি পাগলদের মুভি